আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি জানি এই ভিডিওটা আমি ঈদের মধ্যে ছাড়তে পারবো না তারপরও ঈদের শুভেচ্ছা রইল সবাইকে আমার সাথে রয়েছে মিস্টার ত্রিপলার ভাই আর তার নাম নাফি ভাইয়া তো সবাই সাপোর্ট করবেন আমাদেরকে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক উত্তর করে চলে আসলাম আমরা ভিডিওতে আর মেঘের দেশের ইভেন্টটা নিতে আসলাম প্রথমেই দুইটা জিনিস বাদ দিয়ে দিলাম আর প্রথমেই নয় ডায়মন্ডের স্পিন গাড়ি না ফেরি স্পিনটা দেবে না তো কিছু করারও নাই তো নয় ডায়মন্ডের স্পিন ডোন রিমি ন্যাগিন দিয়ে মেরে দিলাম প্রথমে পেয়ে যাব হ্যাঁ, হ্যাঁ প্রথমে একটা টি শার্ট এখন উনিশ ডায়মন্ডের স্পিন টি শার্টের প্যান্টটা বাকি রয়েছে টি শার্টের প্যান্টটাও দিয়ে দিল এখন উনচল্লিশ ডায়মন্ডের স্পিন কি দেয় উত্তর খাবার এখন উনসত্তর ডায়মন্ডের স্পিন জুতা জুতাটাও দিয়ে দিল নিরানব্বই ডায়মন্ডের স্পিন এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিন দিয়ে আমাদেরকে কি দিবে মেঘের দেশের কন্যা কি দিয়ে দিবে কিউ ফ্র্যাগনেন্স যাক একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন এখন কি মেঘের দেশের কন্যাটা দিয়ে দিবে মেঘের দেশ মেঘের দেশ একশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে আমার ডায়মন্ড রয়্যাল বাউচার এখন একশো নিরানব্বই ডায়মন্ডের একটা স্পিন আমরা মারে মেরে দিচ্ছি কী দিবে গাইস গারিনার ভালোবাসা কখনোই সে দিবে না চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন দিয়ে নিয়ে নিতে হলো ওকে সাথে আমরা এটা খুলে ফেলবো ওপেন দিয়ে ফেলি ওপেন দিয়ে ফেললাম ইকুপ করে নেব দেখবেন সবাই ভালোবাসা অবিরাম সবার প্রতি সবাই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করবেন সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখেন কি কি পেয়েছিলাম জামাটা দেখাই না আমি আমার ড্রেস আপটা চেঞ্জ করি আগে ক্যারেক্টার স্কেল কোনটা নিব নাইরিটাই নিই এটার দিকে পড়াই দেখা যাক কী হয় বোল্টে যাব তারপরে জামা কোথায় গেল কোথায় কোথায় জামা কোথায় সাদা জামা কোথায় সাদা সাদা সাদা কোথায় আমার বান্ডিলের অভাব নাই এখনও অনেক বান্ডিল আছে আমি এখনও ক্লেম করি না যে T shirt white black T shirt white T shirt যাক হোয়াইট প্যান্ট এখন হোয়াইট জুতাটা নি যেটা পাইছিলাম সেটা পরেলাম ভালো লাগে না এটা ভালো লাগছে না ফর স্কলার্সের জুতাটাই ভালো লাগে এই ইভেন্টটা নিয়ে যেতে আমি শেষ হয়ে গেলাম যাক মেঘের দেশের ভ্রমণটা নিয়ে নিলাম এটা হচ্ছে ক্লাউড রাইডার যাই হোক এখন কালেকশনে